السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহ আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه خزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম তার আপনারা খুশি না দাদা মনে হচ্ছে না আপনারা খুশি যদি খুশির সাথে বলেন তো প্রশংসা করলাম কার সব কালে প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমের সময় শোয়ার সময় কাউকে দুটো দেওয়ার সময় দিদিকে মারার সময় করেন তো আপনারা জিডিপি জানালো এই চরিত্র চরিত্র নারী চরিত্রহীন ছাড়া এত সুন্দর জিনিসের গায়ে কেউ হাত তুলতে পারে বলেছেন আমার তিনটা জিনিস প্রিয় তোমাদের দুনিয়া প্রিয় দুনিয়াটা তোমাদের বললেন তিনি আর বললেন না কারণ তিনি তো ছয় ধরে থেকে খেজুর পাতার বিছনায় শুয়ে তিনি চলে গেছেন পৃথিবী আর আমরা এখন ব্যস্ত বিল্ডিং আর বিল্ডিং ফেরাউনের সময় এই পৃথিবীর প্রথম টাওয়ার বানিয়েছে একটা টাওয়ার বানাও টাওয়ারের সাথে কোনো বিল্ডিং বানান একজন না সোলাইমান আলাইহিস মসজিদে হয়তো আস্থাকে বিল্ডিং হিসেবে বানিয়েছেন কিন্তু নিজে থাকতেন একটা কাঠের ঘরে আর আমাদের এখন স্বপ্ন হলো তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা থাকবো কিনা তার কোনো খবর নেই কিন্তু আজ আমরা কোরআন বাহিরে চলবো রাজি আছেন রাজি যে কোরআন ছাড়া কাউকে মানব না লাগিয়েছে মুসলমান হাত তুলে আমাকে দেখান কারা আল্লাহ আপনাদের এবার যদি মনের বাধা হয় জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন এই ওয়াদার ফলে যদি মরতে পারেন মৃত্যুর পরে জান্নাত দিবেন কে আল্লাহ চান আপনারা বলেন সামিআনা ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير যখন কেউ বলে সামিআনা আমি শুনলাম আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম ওয়াতা'না আমি মেনে নিলাম আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম গোফরানাক ওসমান মহাজ্জায় আল্লাহ আল্লাহ বলল আমি সব মাফ করে দিলাম এসান আমাদের পরে মিশনারি এই দুটো আয়াত করতেন আর বলতেন মুসলিম শরীফের হাওলা যারা আওয়াতিন আসুরাতুল বাকারা সূরা শেষ দুই আয়াত যারা পড়ে সারা রাতের আমাদের জন্য এই দুই আয়াত যথেষ্ট হয়ে যায় আর এই রাতে যদি তার মৃত্যু হয় আল্লাহ তাকে মকবুল হিসাবে বিবির জন্য সেই সব ডলার তার আগে একটু মাহফিলের কোরআন হয় ঐতিহাসিক তফসিরুল ছয় এবং সাত নম্বর ডুব ডুবি ডুব ডুবি অর্থ দিয়া বানায় ডুব সাদের লাউ বানাইছে বলে কই আর পুরা ডবা তোর লাউ আগর কাছে ডোবাও আগর ডোবা খাইছে তখন আলহামদুলিল্লাহ কো আল্লাহ খাওয়াইছে ঠিক কি না সেটা না করে কোন লাউ দিয়ে বানাইছে ডুব ডুবি সাদের লাউ বানাইছে বলে কই আর আল্লাহ পবিত্র আত্মা তুমি দুনিয়ারও বই লাগে আখরাতেরও বই লাগে দুনিয়াও শেষ আখরাত এগুলো নাস্তিকদের লেখা যেখানে আল্লাহ প্রশংসা স্থান পায় না সব কিছুর প্রশংসা জিনিস খাই তার নাম কেন উঠে আসে না ঠিক কিনা তার সাক্ষী বোহারি মুসলিমের একটি হাদিস বলছেন বৃষ্টি হওয়ার পরে যারা বলে নক্ষত্রের কারণে বৃষ্টি হয়েছে তারা বলে মুশকিল তারা আর যারা বলে বৃষ্টি হয়েছে কার কারণে তারা বলো আল্লাহ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া যা অনেক জায়গাতে মকাম মাকাম আরব্বিনী মকাম যেটা হলো স্থায়িত্ব একটা আবাস গতকাল সভাপতি ছিলেন আল্লাহ শেখ আব্দুল শাফি শাফি আলী সাহেব আপনি নিজে হাত ব্যবহার করবেন না কখনো আপনি যদি বলবেন আমি স্বামী হাজি এটা হল দিলে চলে যাবে আমার আসবে যদি বলে যে আমি আব্দুল আদি হস্তা দিলে কেন খুব বুঝে মোবাইল চালায় তো খুব কি দিবে কোরআনের কোন দেয় অসৎ করে সুরা আল জানা এক নম্বর আয়াত তাদের যদি হত্যা কি দিবে এরকম অনেক আছে আসরের নামাজ ইচ্ছা করে সারা জীবন আমল নামা তারপরে কোন মাদায় গিয়ে বাবার কাছে চাইলেন সেজদায় করে থাকলেন এগুলো মনে রাখবেন এগুলো শিখে নিন ইনশাআল্লাহ আব্দুল সাহেব আল্লাহ আল্লাহ সাহেব আল্লাহ দুজনকে ইসলাম কবুল সাহেব আল্লাহ ওনাকে সহ বাংলাদেশের সব এমপি মন্ত্রী যত দলের যত নেতা আছেন সবাইকার ইসলাম কবুল করে আর যদি আমি আমার আগে কথা বলেছেন মহানা গোলাম আজম সাহেব আল্লাহ জাতীয় অনুবাদের পরিষদের দায়িত্ব ছিলেন তিনি তিনি সুন্দর পাঁচ লক্ষ আমাদের পড়ে কয় লক্ষ একবার পড়বেন আর এটা আমল করবেন তাহলে জান্নাত খোলা থাকবে আটটা বাক্য আছে আটটা জান্নাত আল্লাহ করে কেসে আল্লাহ আটটা ক্ষমতা এখানে বলা হয়েছে সেখানে খাবার আল্লাহ আমাকে এগুলো তোমার দিবেন সুহান ঠেক হ্যাঁ, হবে কাগজ এক বিশ্বকবি কাগজ যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়াতুল কুরসির আলোচনা করেন আবুল বকর তৌহিদ করে মুফতি নোমান আহমদ তিনিও কথা বলেছেন তিনিও এই মাদ্রাসাটাকে আমরা ভালো রাখবেন এই ছোট্ট ছোট্ট কোরআনের প্রতিষ্ঠানগুলো হলো জান্নাতের বাগান এগুলো হ্যাঁ ওটা এটা কি ওটা লাগতো হলো দারুণ সুন্না আবৃদি আমাদের তো জানা একই আচ্ছা তো ভালো দারুল দারুল সুন্না আবৃদি আমাদের তো জানা গোয়াদের হচ্ছে এটা এটা মূল দায়িত্বে আছে আমাদের আব্দুল রহমান মোল্লা আল্লাহ আব্দুল রহমান মোল্লা সাহেবকে খাওয়ার আর আসলেন আপনারা যারা খানে যাওয়ার জন্য খেয়ে দেয় মোল্লা খাওয়া বাগিয়েছেন তিনি এখানে অনেক আমার লোক আমি যাদের ছাত্র হতে পারলে গ্রহণ করতাম অনেক মসজিদের সম্মানিত আয় গ্রাম সম্মানিত মহাজিরা ডিস্ট্রিক্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির সম্মানিত স্যাররা বিভিন্ন পেশায় জড়িত আলাদী ঠাকুরি চাকরতারা মা এবং বোঝা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামী জন্য কবুল করুন সবার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে প্রশাসনের ভাইয়েরা সহযোগিতা করছেন police RAB DB NSI SD army intelligence বাস্কের লোকেরা আল্লাহ সবাইকে ইসলাম বিজয় করা তৌফিক দান করেন সতেরো নম্বর সুরা কোনটি বলে ঠিক মধ্যখানে কোরআন শরীফের কোন সূরা না পৃথিবীর একদম মধ্যখানে জায়গার নাম কি কাবা কি নাম কাবা সেই কাবার উপরে কাবা নিজের সব লোহার খনি নিজের খনি লোহার খনি ওয়ান জানান হাদির ফি গাসুন শরীর আকাশ থেকে যেমন পানি নাজিল হয় তেমনি লোহা নাজিল করেন কে লোহাটা আকাশ থেকে আসে জমিনে না ওটার নাম হলো লোহা শরীফের একদম মধ্যখানা সূরা কি আদি একদম মধ্যখানা রাখলেন কারণ অন্য দুনিয়ার এই সূরা কোরআন শরীফে মাঝখানে সাতান্ন নাম্বার সূরা আমরা কথা বলবো নাম্বার সূরা থেকে কোন সূরা বনি হাজার হাজার নবীকে হত্যা করেছে এই বেয়াদবরা একজন হাজার হাজার নবীকে হত্যা করেছে এত নবী তারা পেয়েছেন আলী সালামের নাই নবীর মর্যাদা তারা বুঝে নাই তবে কোন ইসলামের মধ্যে অনেক ভালো ভালো মানুষ ছিলেন পরবর্তী পর্যায়ে এরা সীমালম করেছে অভিজ্ঞতা ভালো ছিলেন এই বংশে এসেছেন সেটা ইব্রাহিম আলী সালাম ওনার দুইটা ধারা এই বংশে আজকে বিশ্বনবীর ধারাও ইব্রাহিম আলী সালামের বংশ থেকে এসেছে ইসমাইল আলী সালামের থেকে এসেছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আদারে সালাম থেকে এসেছে এই বন ইসরায়েলের রসলটা বনি ইসরায়েল ইসরায়েল ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ছিল আমরা আজকে ইসরায়েলকে কথা বলবো বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الله আল্লাহ নিজেই বলছেন সুবহানাল্লাহ মহাপবিত্র আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ হতে পারে মহান পবিত্রটাকে কোনো কারো সামনে লাগানো যায় একজন মহান তিনি কে যিনি সব সময় পবিত্র সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়া যিনি চব্বিশ ঘন্টায় পবিত্র তিনি হলেন মহাপবিত্র ঠিক কি না সুবহানা মহাপবিত্র তিনি যিনি আসরা আমাদেরকে দিয়েছেন কি আল্লাহ একটা গুণ পৃথিবীর সব প্রশ্নের জন্য জবাব পৃথিবীতে যারা মূর্তি পূজা করেন হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইদের মূর্তি পূজার কোনো দলিল ওনাদের কোনো হিসাবে নাই মঙ্গলা এই যে বারো বছর যারা পূজা বানিয়ে নিয়েছেন এটাও মঙ্গলা কিন্তু তিনাদের তো তিনারা করুক আমরা বিনয়ের দাওয়াত দেবো ঠিক না কথা বলেন না কেন এরকম মূর্তি সামনে দিয়ে মারা যায় মা ওয়াজাদনা আলাইহিয়া বাদা আবিদিন আমার বাবা ওই কাম করতো আমি ওই কাম করি ইব্রাহিম আলাইহিস বলেন আনতুম আবাউকুম ফি দালালিন মুবিন আপনি তোমরা আপনার বাবা ছিল গঙ্গা কত সুন্দর করে কথা হচ্ছে ছেড়ে যাব বাপের ভিতরে কথা হচ্ছে এবার বার জবাব দিচ্ছি না আনতা যেটা কি হক আম আনতা মিনাল্লাহ আলাইহি তুমি কি হক দিয়ে এসেছো না তুমি আলোচনা দৃষ্টি করছো খেলাধুলা করছো সেরা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আতাউ আসনাম আল্লাহ ইসমা আল্লাহ ইসির আল্লাহ এই দুটো মুখে দোয়া করে সামিউন বাসীর আল্লাহ প্রথম কানে কথা বলছে সারা কোরআনে কারণ চোখের চেয়ে কানের পাওয়ার অনাম নাই চোখ করে ঠান্ডা জিনিস পায়ের সাথে লাগলো ঠস করে উঠলো গান বললো চোখকে ভালো করে চোখ দেখলো বোকরা এবার চোখ বেরকে বললো উঠে দৌড় আবার পায়ে লাগলো কিন্তু আওয়াজ শুনলো দেখলো যে ঘোড়া চোখ বললো কানকে ব্রেনকে যে ঘোড়া বিষ নেয় ল্যাপটপে ভুলে যেতে এটা কোনো বিষ আজকে মুসলমানদের যা হয়েছে কোটি মুসলমান তারপরে হয় কিসের কোথায় গেছে কোটি যখন ছিল বাংলাদেশের মানুষ কবিতা নিয়ে লিখেছিল করে ওই পারে নাই এখন তো মাশাআল্লাহ কখনো গালি দিচ্ছে কি গালি যেগুলো মুখেও আনা যায় না ইমান শেষ হয়ে গেছে যার ভিতরে যে জিহাদের তামান্না নাই তার মধ্যে কোন ইমান থাকতে পারে ইমানের মূল জিনিস হলো ভালো জিনিস দেখতে আনন্দিত হওয়া খারাপ জিনিস দেখে বেদিত হওয়া ইটার ঠিক সাদাত বিষয়টি বলছে যে ভালো কাজ দেখতে খুশি হয় ভালো কাজ করতে পারলে খুশি হয় অপরাধ করলে ব্যথিত হয় সে মোমেন এর নিচে আর ইমানের কোনো দরজা নাই সেদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন একা ইব্রাহিম আলাইহিস সালাম পিতা এমন জিনিসের ইবাদত কেন করো যেটা কানেও শুনে না চোখেও দেখে না এবার পিতা বলছেন তুমি কার ইবাদত করো তুমি আমাদের শিরার খবর দাও তিনি এবার জবাব দিচ্ছেন আমি আমার একজনের কথা করি তিনি তোমাকে আমাকে পৃথিবীর সবাইকে বানিয়েছে সব তিনি বানিয়েছেন তিনি আবাদত করি তিনি আবাদত করতেন আবু আলী ইসলাম নু আলী ইসলাম নবীরা তিনি আবাদত করতেন আমিও তিনি আবাদত করি সুবহানাল্লাযী ইসলামে আব্দিহি এমন জায়গায় চলে গেলে যেখানে জিবরাইল আমিন আলাইহিস এত জিনিস নিয়ে এলো সেখানে আজকে বিজ্ঞানরা বলছে বর্তমান দেশের দিন একজন মানুষের মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ বছর প্রতিদিন দশ লক্ষ বাইক যদি কোনো যানবাহন যায় ওখানে করতে পারবে প্রথম আকাশ দ্বিতীয় আকাশে পৌঁছার কোন সৃষ্টির পক্ষে সম্ভব না প্রথম আকাশে তো যেতে পারে লীলা নষ্টরা গিয়েছিল একটা ধাপে আকাশ পর্যন্ত নয় একটা ধাপ পার গিয়েছিল তারা থাকতো না অনেক কিছু লুকিয়েছে সেখানে নীলা নষ্টর কিছু কিছু দেখেছেন আকাশে গিয়ে তিনি দেখেছিলেন চাঁদ তার দুটো টুকরা আকাশে চাঁদ অনেক কাছে তিনি গিয়েছিলেন তো দুটো দেখে যখন পড়লেন তিনি দেখলেন কোরআন শরীফের একটা সুরা সুরা কামার মানে সাকাল কামার ইফতারা হবে সাআত ওয়া সাকাল কামার খুব তাড়াতাড়ি কিয়ামত হবে কে বলছেন আর আমরা চিন্তা করি বাড়ি নাই ঘরটা বানাই ছেলেটা বানাই চোদ্দ চিন্তা বানাই কোথায় পেয়েছিলেন সময় খুব অল্প সময়ের ভিতরে ইমাম মেহেদি আসছেন খুব অল্প সময় আপনি সময় পাবেন না নাসা বলছে যে সময় সূর্য পূর্ব দিক থেকে দিকে দিবে পৃথিবীর আলিম প্রতি হয়েছে নাসার বক্তব্য আর বলছেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিশ্বনবী সফরকে আল্লাহ বললেন এই সফরটা হলো একটা বিশাল সফর সেখান থেকে তিনি গোলাপের পিছনে উঠলেন যেই খেতার নিচে র্যাবের নিচে তিনি শুয়েছিলেন সেটার বড় হয় কোন আছে আরো আছে তাহলে কত সংক্ষিপ্ত সফর ছিল বলে কিন্তু বলা হয় সংক্ষিপ্ত সফর নয় যতক্ষণ বিশ্বনবী সফর করেছেন পুরা পৃথিবীর সব কিছু আল্লাহ বন্ধ করে দিয়েছে পৃথিবীর সামান্য প্রেসিডেন্টরা প্রধানমন্ত্রী যাওয়ার সময় রাস্তাঘাট বন্ধ ঠিক কিনা ঘটনা ঘটনা কেন এই পৃথিবীর এখন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প তিনি আসলেন দশটি জিনিস একটা দেশকে উন্নত করার জন্য লাগে দশটাতেই আমেরিকা পাচ্ছে একটু শক্তি হলে বিস্তার কথাও মানে ঠিক একটা দাঁতের কথা হলে গড়িয়ে কেনা ছাড়া কোন উপায় কি ক্ষমতা মানুষের একটা আঙ্গুলে যদি আঙ্গুলটা যদি সেই যাকে দিয়ে বিশ্বনবীর পরিচয় আল্লাহ আব্দুল নিয়ে প্রথম দিয়েছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر যদি তোমাদের কোনো সন্দেহ থাকে if you have any doubt in it the servant I have sent down to you যে গোলামকে তোমাদের কাছে পাঠালাম যে কিতাব দিয়ে পাঠালাম এই কিতাব মধ্যে যদি কোনো সন্দেহ থাকে একটা ছোট্ট সুরা বানাও তাই ছোট্ট ছোট্ট বানাও ছোট্ট সুরা কি বলছেন এই কিতাব না মানলে যে আগুনে যেতে হবে ওয়াইদাতিল কাফিরিন কাফেরদের জন্য সেটা বানালেন কে কিতাব অস্বীকারী কাফের কিতাবের প্রতি অমান্যকারী প্রথম অভিমান্যকারী কাফের প্রথমই হলো রবের নামে পড়ো কিন্তু আজকে আমাদের বাংলাদেশে মুসলমান দেশে অধিকাংশ গার্জিয়ানরা সন্তানকে কোরআনের মাদ্রাসায় দেয় না কোরআন শিখানোর কোনো ব্যবস্থা নাই আপনাদের পাশে যে এলাকায় আমি এসেছি অনেকদিন আগে এক ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা তুমি কার না জানো কয় না বললো আমাদের নবী কি বলছে হোসেন মোহাম্মদ আশা আমি বললাম হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো বাবা ক্লাস ফাইভ কোন স্কুল তো ওখানে পড়ে পেয়ে অথচ কোরআনের প্রতিবিম্ব হলো কোরআন মাদ্রাসায় পড়াতে হবে ঠিক কি কারবি কারবি এখানে যারা এসেছি আজকে ওয়াদা করব বাচ্চাকে ছেলে হোক মেয়ে হোক কোরআন শিক্ষাবি ওরা বিরাটেন না নাই একটু সূত্র করে হাত তুলে দেখান যারা যারা রাজি আল্লাহ হাতগুলো আপনি কবুল করে দেন হাতগুলো নামায় কোরআন শিক্ষার কোনো বয়স নেই কোনো বয়স নেই আপনি ছোট ছোট বছর হয়েছে তো কি হয়েছে আমি আপনার জন্য আপনাকে আমরা বলার জন্য কম আছে আপনার ষাট বছর হয়েছে তো কি হয়েছে আবু হরার রাজ্যের মায়ের যে আপনার বয়স কম আছে তিনি সত্তর বছর বয়সে আবু হরার ছাত্র হয়েছেন কোহাফারা দিয়ে আল্লাহ বা পঁচাত্তর বছর বয়সে আবু হরার কাছে কোরআন শিখেছেন কোরআনের ছাত্র হয়ে যারা আমার আল্লাহ তারা আমার গেলেই তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন কে আল্লাহ বলছেন আমার গোলামকে আমি সফর করিয়েছি আচ্ছা, আমার প্রশংসা করতে করতে ঈসা আলাইহিস প্রশংসা করে যেমন খ্রিস্টানরা তাই আল্লাহ প্রেরণা বানিয়েছে তোমরা আমার প্রশংসা করো যখনই আমার নাম দিবে আব্দু যোগ করে দিও আমি আল্লাহর গোলাম ঠিক কিনা এই জন্য আল্লাহ ইয়াতুল্লাহ আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله حقيقة أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده এটা হলো হাদিস অনুযায়ী ভাষ্য আগে বিশ্বনবী আল্লাহর গোলাম তারপরে হলেন বিহিরা এমন উপরে উঠায় কেউ ধরব এমন উপরে উঠায় কৃষ্ণ নিজে বলে না যাওয়া ঠিক না হয়েছে আর সুলতা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে আঠারো করার অভ্যস্ত করে এসেছে আমি চিন্তা করলাম উনি যদি আঠারো করার অভ্যস্ত করে তো মা ফাতেমা তো তিরিশ পারার উপরে যা তাই মুখস্থ করা ঠিক কিনা চুক্তিতে যেটা গুলা মা ফাতেমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা একটা অক্ষর তো পেট থেকে নিয়ে আসতে পারেন মা খাদিজাতুল কুবরা জান্নাতের শ্রেষ্ঠ রমণী সুহান বলে যার কথা বলতে গেলে শুনে ফিরে ফেলেছে প্রান্তের অপরে আপনার আকাশের নিচে জমিনের উপরে আমার কাছে প্রিয় কোনো শ্রেষ্ঠ মহিলা নাই বিশ্ব বিচার ভেঙে এরকম শুনেছি একজন মানুষ যে আল্লাহ ছাড়া নিজের দিকে মানুষকে ডাকে সেও গোমরা জাহেল ডাকতে হবে কার দিকে ومن أحسن قولا قل ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সুলেইম আমি সংগ্রামে আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না উচ্ছে আহসান করতে পারে কেন আহসান সত্যরা বলেন কারণ কখন আহসান সৃষ্টি ঠিক না রেখে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম কেন আহসান বলেন আহসান হলো জন্য আমাদেরকে সৃষ্টি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কথা الذي أحسن الحسنى وزيادة وقولوا للناس حسنا মানুষের সাথে যখন কথা বলবেন সবচেয়ে বেশ বইতে কথা বলেন সবচেয়ে সুন্দর শব্দ চয়েতে কথা বলেন হাস ওয়ার দিয়ে যেন কোনো ওয়ার না হয় হাস ওয়ার সারাক্ষণ কমেডি নো দলিল নেই হাদিস নেই কোরআন নেই আল্লাহর কথা আছে না নাই বস্তু কখনো যেন না হয় তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহ দিকে ডাকে কার দিকে আর যদি আমলে সলে করে কি আমলে সলে যে আমলের ভিতরে কোনো শিরক من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا তোমরা যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও আপনারা কি চান চান আজকে বুঝতে আর পরিচয় দিতে হবে আমি মুসলমান আমি অমুক পীরের ভক্ত আমি অমুক দলের ভক্ত আমি অমুক গ্রুপের ভক্ত এই পরিচয় নয় পরিচয় হলো একটা মুসলমান একটা ধ্বংস হয়ে গেছে মুসলমান সারা পৃথিবীর কাফের বেঈমানরা মুসলমানদেরকে টার্গেট করছে কারণ মুসলমানদের কোনো ঐক্য ঐক্য নাই টুপিতে পার্থক্য বাজেটে পার্থক্য হার পাতার পার্থক্য একই মসজিদে নামাজ পড়ে বেরিয়ে মসজিদের রসুলের মাথায় কি না কিসের ইবাদত আল্লাহ বলছেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন নিশ্চয় এই উম্মত এক উম্মত কয় উম্মত এক উম্মত আমি রব আমার ইবাদত করো মসজিদে যারাই যায় তারা আমরা এক ভাই এক দল ঠিক না দল আপনি আল্লাহ বলেন না মসজিদে গেলে এক দল আমরা মুসলমান আমরা কি মুসলমান কেফাতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তাদের দোয়া করি তিনি লিখেছেন তোমার দিন क्या है तुम्हारा रब कौन है रब अल्लाह है दीन क्या है इस्लाम है मजहब क्या है मजहब भी इस्लाम है अल्हम्दुलिल्लाह मजहब की ইসলাম এখন আবার দুই গ্রুপ হয়েছে একটা হলো আমার ভাবি আর একটা মাথাবি অবশ্য এটা গ্রুপ গ্রুপিতে নাই আছে আছে আপনি আহত হবেন না আপনি মসজিদে গিয়েছেন আপনি মুখে হাত পাতেন আমার কাম জানে কি কি না আপনি মালিককে মানেন ওর কাম জানে একজন বহু আট থেকে দুইটা ভুল চলে আসে আর আমার কেউ আছে হাত পাতে না আমি সেটা আমার বাংলাদেশে দেয় আপনি মোকাশের বিকেলে দেখবেন হাত পাতে না কি বলবি আমি প্রথম গিয়ে কি ব্যাপার আমার দুই মাসে দুই এরকম আমি চিন্তা করলাম যে কি সর্বনাশ আমি তো সেই হাত ধরে আমাদের জীবনে থেরাপি করে মানুষ তবে ছবিটা গল্প সবসময় সবসময় বেশি কিন্তু আপনি আর কোনোকে কিছু হয়নি এটা বলে তাড়িয়ে দিতে পারবেন না মসজিদে গেলেই কবুল হয়ে গেছে মসজিদে যাওয়াই কবুলের জন্য একজন বেদুইন কাজ আমাদের মসজিদে গিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না কেন মুসলমান কিভাবে সালাত আদায় করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি শুধু তসবিহ পড়ো কাপড় দিতে বিশ্বনবী সাল্লাল্লাহু ছিল না কে তোমাদের থেকে স্বাস্থ্য সম্মত পানি তোমাদের জন্য উঠিয়ে দেয় যে এলাকার মানুষের শরীরে আয়রন গরম পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে যে পানি কম উঠেছে কে জানে আর এই প্লাস্টিকের ভিতরে কোনো জিনিস যখন এক সপ্তাহ দুই সপ্তাহ শহরে ক্যান্সার আর গ্রামে কারণ গ্রামের লোকেরা পুকুরে পানি যাবে একটু পানি আর নদীগুলো তো কটেই না ঠিক ঠিক পানি আর আমার গেলাম আল্লাহ সেদিন বলছেন আমার গোলাম সবাই গোলাম আমরা সবাই গোলাম আমরা সবাই ফকির না করার লক্ষ্য অর্জনের জন্য আল্লাহ বলেন নেই না রাতের কিছু সময় পৃথিবীর তুলনায় তার কিছু সময় কিন্তু কত সময় সেটা আল্লাহ তাআলা কেউ জানে না মিনাল মসজিদে হারাম মসজিদে হারাম থেকে হারাম মসজিদে বাইতুল্লাহ কাবার কিছু অংশ আছে সেখানে আপনি মাছিও আনতে পারবে কাউকে কি বুঝা দিতে পারবে তা দেশের লোকেরা একটু মেজাজ গরম অনেকে হজে গেছে এতে কাফের কাপড় আছে যে নিচে তারা কয় এটা খুলে নেবে কাপড় তো ইমাম বড় অবস্থায় করছে যখন বললেন আপনি দাঁত ফেলায় তখন কিন্তু কোরবানি দেওয়া ছাড়া আপনার ফল আর কাছে বলছে ওয়ালা লেখা মুসলমান ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে পারবে ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ডগলাস মার্ক উনিশশো নব্বই তার সাথে আমার একটা বৈঠক আমি গিয়েছি ক্যাম্পে একটা মসজিদে ক্যাম্পের লোকেরা আমার কাছে এসেছে আমি ইংল্যান্ডে ইমাম ছিলাম আমাকে ছোট ইমাম নব্বই সালে আমার বয়স আরো বেশি ছিল কি অনেক বেশি আমার বিরাট তার মধ্যে কোনো বালাই নেই তবে কিছু মন্ত্রী হয়তো ভালো আছে আর ট্রেনে তো সময় মাসাল একদিন দেখা গেল নয়টা ট্রেন ঠিক নয়টা এসেছে মানুষ খুব খুশি ট্রেন ডিপার্টমেন্টকে ধন্যবাদ দিই ঠিক নয়টাই আপনি ট্রেন লেগেছে খুশি হয়ে নেয় কেমনি করবে উন্নতি জাতি আমি যখন উনিশশো পঞ্চাশ থেকে প্রথমে দেখলাম যে একটা পরিবারে তারা সদর করে বেরোলাম দেখলাম মা মা ছেলে মেয়ে মুড়ি অন্যান্য জিনিস খেল খাওয়ার পরে পান দিয়ে সবাই মিলে খাচ্ছে বাবা খেল মা দিল মাকে ছেলে ঘুরে ঘুরে বেড়ে খাচ্ছে আলাম বাহ কি সুন্দর গো এটা হলো বেড়েই থাকলি আর খাচ্ছি বাবা বুঝলো আর খাচ্ছি খা বাবা হারাম বিড়ি বিড়িতে একমাত্র একটা রোগ আপনি সারা দুনিয়ার মেডিকেলের ডাক্তাররা পাগল হয়ে গেছে বলতে বলতে কারণ বিড়ি ধুলার কারণে প্রতিবছর বিশ লক্ষ মানুষ পৃথিবীতে বিদায় হচ্ছে যারা বিড়ি খাচ্ছেন এদেরকে আল্লাহকে আমাদের মাঝে ওখানে মানুষ হত্যা করতে নিয়ে এগুলো আমি বিড়ি না না দিয়ে হত্যা করলাম আল্লাহ বললেন তোমার বিড়ির কারণে ওর ক্যান্সার হয়েছে ওর যক্ষা হয়েছে ওর প্যারাটাইফয়েড হয়েছে أعوذ بك من لا تلقوا أيديكم إلى التهلكة واحسنوا إن الله يحب المحسنين الله جل شانه বলছেন أنفقوا مما رزقناكم لا تؤمنوا به شيئا ইবাদত করো নিজের হাতকে হকের ভিতরে ফেলে দিও না ভালো কাজ করো আল্লাহ ভালো কাজকারীকে ভালোবাসে সুবহানাল্লাহ ডক্টর সাহেবকে বললাম মেরিয়ার flat to make one work in that ক্যান্ট হলো ওদের সিটি সিটি অফ চার্চ ক্যান্টে দুই হাজার বছরের পুরানো গির্জা আছে সেখানে ইংল্যান্ডের ক্যান্ট ক্যান্ট ইউনিভার্সিটির নাম হলো মানে একটা মসজিদ তুমি দেয়ার অনুমতি দিবা সে ঘটনা শুরু করে থেকে আপনি বললো তুমি অ্যালাউ তুমি চার্চ ইন দ্য মক্কা তুমি কি আমাকে মক্কা একটা চার্চ বানানোর অনুমতি দিব দেখেন কি এনজয় হয়েছে হ্যাঁ if you become Muslim. তুমি যদি মুসলমান হও আমি তোমার সেখানে ঘর বানানোর অনুমতির ব্যবস্থা করে দেবো সে বলছে আমি বলছি তুমি খ্রিস্টান হও এখানে গ্রেটার রাজা সেও জানে মক্কা শরীফ শহরের জন্য ওপেন নয় মুসলমানদের জন্য ঠিক কিনা এটা মুসলমানদের সবচেয়ে সম্মানের জায়গা ছেলে নামাজ পড়ে না মেয়েদের পড়তে গিয়ে হালাল পয়সা নিয়ে ওনার নিয়ে যান ওই ঘটনা দেখলেই ছেলে নামাজি হয়ে যাবে মেয়ে পর্দাশীল হবে একটা দুইটা না হাজার হাজার করে যাবে রীতি না এখন তো অবৈধ ব্যবসায়ীরা হজ করে হারাম ধর না আমরা যাই বেশি খাইতে খাইতে করবি একটু নাই মুরগি ভর্তি মানুষ থাকবে একজন মোমেন নয় একজন মোমেন নয় সাহাবাই কিরাম জিজ্ঞেস করলেন কাইফা হাদা ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা ইয়া রাসূলুল্লাহ কেউ কি মুমিন না ইমাম ইমাম না মুয়াজ্জিন না মুতাল দিও কথা বুঝলেন তো কেন এটা হবে আকালুর রিদা শারাকুল বিনা এটা হবে এই জন্য সুদ খাবে আর বিলিং বানাবে ঠিক কিনা সুদ খাবে আর বিলিং বানাবে এখন সুদের উপর টাকা নেয় কোনো গুণাই মনে করে না ঘুষ খাওয়া কোনো গুণাই মনে করে না কিছু লোক এমন ভাবে ঘুষ চায় মানে ওর বাপে কিছু দিয়ে গেছিল হয়ে সে দেখাচ্ছে ঠিক না ঠিক কিসের তোর হস কিসের তোর না রাস্তা সালাম বলছেন বুখারি মহামা একজন গিয়ে বলছেন يا رب يا رب يا رب هذه كذا كذا هيرا هيرا هيرا بشر من الناس البحران সেই ঘর থেকে বিশ্বনবী গঠিয়ে নিলেন বাইতুল মুকাদ্দাস আফা বাছাই করা হয় সেই আস্থাটা এখন মুসলমানদেরকে বিভিন্ন নামাজ পড়তে দেওয়া হিন্দু বাচ্চারা বেশি আফাস না অল্প সময় পরে গাছ বলে দেবে তুই গাছের পিছনে লুকানো আছে তোমরা দেখে সেখান থেকে হত্যার ব্যবস্থা আজকে মুসলমানের রক্তে সারা পৃথিবী রঞ্জিত হচ্ছে লোকেরা প্রশ্ন করে হুজুর শেষ হয়ে গেল কালেমা পড়লি শেষ না এটা প্রশ্ন করে যারা চলছে আপনি বিশ্ব মুসলমানদের হবে যার পাতলার মারবে খুব সহজে এগুলো করতে যাবে এক্সট্রাপোলেটে হতে লাগবে কারণ কিয়ামতের যত ছোট আমার ছোট একসাথে তার উপরে সব সম্পর্কিত হয়ে গেছে হারাম বিবাহ হারাম তর্করে করে আছে নাই সন্তানের হাতে পিতা মাতার গুণ হবে আছে নাই একটা ছেলেকে মা হবে যারা আছে তারাও জানে না কেন আছে যাকে মাঝে সেও জানে না তাকে কেন আছে আছে নাই জিনার প্রসার ঘটবে আছে নাই বিবাহতে যত যত বাধা হলুদের অনুষ্ঠান পুলিশের অনুষ্ঠান সুনের অনুষ্ঠান আমি নাম কি বলে প্রথমে ইসলামিক জ্ঞান ইসলামিক জ্ঞান কি এরকম কয়দিন কখন এমন ভাবে বাদে যত আছে এটা করে ডেন্স হলো শয়তানের কাজ ঠিক করে ঠিক ডেন্সের সাথে ইসলামের কোনো সম্পর্ক গান শিখান সারে ভাঙা পাধানিসা সানিদা করা হবে আর স্যার সরল এগুলো জান নাই স্বরলিপি হলো কোরআন কোরআনের ভিতরে এমন সুর আল্লাহ দিয়েছে সাতটা ঘটনা করার ভিতরে যখন কোরআন পড়লেন সাতটা ঘটনা একসাথে কাজ কাজে লেগে যায় কোরআনের গুণাগুণ যারা আদায় করে মার গুলো তাদের পরিষ্কার থাকে মাখরাত গুলো যারা আদায় করে তাদের শরীরের সমস্ত শিরা উপশিরা গুলো ভালো হয়ে যায় কোরআন পড়েন গ্রন্থটাকে সুন্দর রেখে দিবেন কে সাড়ে খাওয়া আপনার হিসাব করতে করতে শেষ সকল আমাদের বাড়িতে একটা কুকুর ছিল তো আমাদের বাড়ি থেকে দূরে মেয়ে গান আর দেখলাম যে ও মেয়ে যখনই হ্যাঁ কুত্তা অর্জন করে ওইটা ঘরে থাকে এটা মুসলমানের সর্বোচ্চ হলো কোরআন শ্রেষ্ঠ ভান হলো কোরআন একসাথে যখনই কেউ কোরআন পড়ে পাঁচটা উপকার হয় না প্রথম উপকার হলো সোয়া দ্বিতীয় উদান হলো সব রকমের বিপদ থেকে আবদ্ধ করবেন কে তৃতীয় উদান হলো রোগ থাকলে ভালো করে দিবেন কে চতুর্থ উপকার হলো তার পথে সমাজকে সুন্দর করে দিবেন কে পঞ্চম উপকার হলো তার জন্য নিজে পালিয়ে দিবেন কে কত উপকার দেখেন এই যে আমরা রিজিক পাচ্ছি বাংলাদেশে নানান হাফেজদের বন্ধুদের কারণে আমরা রিজিক পাই সাহেব টাকা আপনার টাকায় আপনার চাওয়া ছিল الذي باركنا حوله পরপর দিয়েছেন চার পাঁচ করে দিয়েছেন আল্লাহ বাইতুল মুকাদ্দাসের চার পাঁচ হলো পাঁচ চারটা দেশ কয়টা চারটা দেশ ফিলিস্তিন লেবানন সিরিয়া জর্ডান আজকে লুট করা ইহুদি জানোয়ারদের মাত্র ইসরায়েল ঠিক এই ইহুদিদেরকে কেউ জায়গা দেয় না মুসলমানরা বললো ভাই তোমাদের কোন জায়গা নাই আমাদের এখানে কেউ থাক এখন সেই মুসলমানদেরকে তাড়ানোর ব্যবস্থা করছে তবে চিন্তা করো না মুসলমানদের জন্য আছেন কে উত্তর আমাদের দক্ষিণে সবচেয়ে সমৃদ্ধ দেশ তো আরাকান আরাকানের প্রত্যেকটি মুসলমান ছিল বড় আলেম বড় মহাদেশ না তাদের কোনো ফল কোরআনের বাহিরে ছিল না এদেরকে টার্গেট করলো চীন বার্মা ইন্ডিয়া সহ একের পর এক আক্রমণ এখনো আরাকান দিয়ে কোরআন কোরআন নাই কারণ স্বর্ণের জমি আছে মুসলমান যেখানে দেয় সেখানে করবো অধীর করে রাখবে উত্তরবঙ্গের মুসলমান মেডিতে যারা সারা উত্তরবঙ্গ প্রাকৃতিক সম্পদের বরবাদ